আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবাদা প্রশংসা আল্লাহ সুবান জন্য অতপর তারই প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর লাখো কোটি সালাম বর্ষিত কথা দিয়েছিলাম কথা অনুযায়ী হাজির হওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যথাসময় উপস্থিত হতে পেরেছি the time is now nine PM তো লোডশেডিং হয়নি আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি বিষয় হচ্ছে এলা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার জন্য অতীতে যুদ্ধ হয়েছে এই লাহ প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরেছে এই লাহ ইল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে পৃথিবীর সবচেয়ে জেন্টলম্যান সবচেয়ে ভালো মানুষ আমানতদার মানুষকে নিজের মাতৃভূমি প্রিয় মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে শুধুমাত্র এ লাহ ইল্লাহর জন্য এ লাহ ইল্লাহ অনেক কঠিন একটা জিনিস আবু রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানখল আল্লাহ আল্লাহ ইল্লাহ ওদাখাল আল জান্নাহ যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে অনেক পাওয়ারেবল পাওয়ারফুল একটা কথা আল্লাহ আল্লাহ তো এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে বহু কিছু আর এই বাক্যটা অনেক প্রিসিয়াস অনেক দামি একটা বাক্য আর এই বাক্যটাকে নষ্ট করে দেওয়ার জন্য যুগে যুগে ফেরাউনের আবির্ভাব ঘটেছে আজকেও নাম আলাদা হতে পারে কিন্তু ফেরাউন রয়েছে তো আমরা মোমবাতি জ্বালাবো না রাত নটা থেকে ন মিনিট পর্যন্ত মোমবাতি জ্বালাতে হবে কেন কোন এক সাধু বাবা সন্ন্যাসী বাবা বললো আমাদেরকে আমরা পালন করব অত সোজা কোনো আমল করতে গেলে কথা হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিধান হবে আল্লাহ সুমানা তালার স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান ছিল অসীম যদিও এক শ্রেণীর মানুষ সেই ইতিহাসকে নষ্ট করে দিয়েছে এ দেশের জন্য এখন আমরা জীবন দিতে পারি এ দেশে যদি মানুষ মরে হাহাকার হয় আমাদের অনেক কষ্ট হবে আপনি যদি একটু খেয়াল করেন সংবাদ মাধ্যমগুলো তাহলে বুঝতে পারবেন যে সবচেয়ে বড় বড় দান এখন বর্তমানে এই সিচুয়েশনে যারা করছেন তারা কিন্তু মুসলমান তো যদি তাই হয় ঘটনাটা তাহলে মুসলমানরা কিন্তু সবসময় ডিস্ট্রেস পিপল যারা বিপদগ্রস্ত মানুষ তাদের সাথে কিন্তু মুসলমানরা থাকে আজও আছে সারা জীবন থাকবে ইনশাল্লাহ আজিজ তো কোনো এক পাগল একটা কি বলল তা নিয়ে আজকে গোটা দেশ ব্যতিব্যস্ত খোলা আকাশের নিচে বহু মানুষ শুয়ে আছে যাদের খাবার জুটছে না বহু মানুষের বাড়িতে চাল নেই তাদেরকে হাতে ধরে দিচ্ছে মোমবাতি এমন ঘৃণিত সিচুয়েশান হয়তো পৃথিবীর আর কোথাও হয়েছে কিনা সন্দেহ তো যাই হোক কারা কারা মোমবাতি জ্বালাননি সুইচ অফ করেননি তাড়াতাড়ি একটু হাত তুলুন দেখি আমার তো অনেক লাইট জ্বলছে রে ভাই মানে গরিব মানুষ তারপরে তিন চারটে জ্বলছে লাইট চারদিকে কেননা না হলে তো দেখা যাবে না আমাকে ভালো করে এই জন্য লাইট জ্বলছে অনেক তা আমি কোনো কিছু অফ করিনি বরং জ্বালিয়েছি আরও দুটো তবে সব অফ করে টর্চ বা মোমবাতি ওটা আমার বাড়িতে নেই একটা মোবাইল ছিল তা নিয়ে লাইভে বসেছি তো এটা একটা শির্ক হবে যদি কেউ মোমবাতি জ্বালান তো আল্লাহ আকবর মানে মানুষকে আল্লাহ সোবরাতলা হেফাজত করুক এই দাজ্জালের হাত থেকে দেখুন আমরা আসলে ছোটোবেলা থেকে এমনভাবে ট্রেন যে আমরা প্রতিবাদ করাটা ভুলে গিয়েছি সবাই শুধু নিজের নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হ্যাঁ একটা আওয়াজ আসছে শুনতে পাচ্ছেন মনে হয় হুম ধ্বনি ভেসে আসছে সামনে আমার বাড়ির সামনে একটা হিন্দু বাড়ি রয়েছে তো তারা হয়তো করোনা তাড়াচ্ছে সোহান আল্লাহ বেহামদিহি কি অবস্থা কামাল ভাই আমি জ্বালাইনি আল্লাহ খায়রান না আপনি জ্বালাবেন না স্যার আমি জানি আপনি যে জ্বালাবেন না এটা আমি বুঝি কারণ আপনি আমার খুব কাছের মানুষ না আমার বক্তৃতা শোনেন আপনি মিস করেন না আপনি কি করে জ্বালাবেন হ্যাঁ মোহাম্মদ তারিক মণ্ডল ভাই আমরাও মাশাল্লাহ মাশাল্লাহ আমি জানি যারা লাইভে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ তারা জ্বালাবেন না অন্তত আমার কথা শুনে যদি আপনারা না জ্বালান বা আমি আগেই একটা ভিডিও দিয়েছিলাম মোমবাতি বলে হয়তো অনেকে দেখেছেন তো হয়তো কারেন্ট অফ করে দিয়েছে কোন এলাকায় দিয়েছে মনে হয় কোলাঙ্গারদের দেশ ভাই অনেক কিছু ঘটছে তো যাই হোক তো বিষয় হচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এটাকে আমরা জান দিয়ে ভালোবাসি কিন্তু আমরা শির করব না যদি আমাদেরকে পুড়িয়ে মেরে ফেলা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলা হয় তবুও তুমি শির করো না আব্দুল কি ভাই একটা কুয়েত থেকে দেখছেন জাজাকাল্লা খায়ের তো যাই হোক আমাদের দোকানে ছটা লাইট জ্বলছে বাপন মল্লিক ও জলুক ভাই জলুক যাই হোক তো বিষয় হচ্ছে যে আমাদের পৃথিবীতে কিছু নেই পৃথিবী মানে the earth is a test place for us আমাদের জন্য পৃথিবীটা যে একটা পরীক্ষার জায়গা হয় আরে পরীক্ষার হলে কি কেউ কখনো ঘুমায় পরীক্ষার হলে কি গিয়ে কেউ ভাবে যে আমি এখানে একটা বাসস্থান করবো কেউ ভাবে না ভাই মানুষ মানুষ মনে করে যে না এখান থেকে বেরাতে পারলে কি বাঁচি এটা ভাবে তো তো যদি এইটা ভাবে তাহলে আমাদের দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা আর কাফেরদের জন্য এটা একটা মানে এনজয়েবল প্লেস মানে কি বলবো মানে ওদের মজার একটা জায়গা মজা করার একটা জায়গা তো যারা জ্বালাননি আলহামদুলিল্লাহ ধন্যবাদ উদ্বুদ্ধ করবেন মানুষকে মানুষ যেন না জ্বালায় এই শির্কের মধ্যে যেন মানুষ লিপ্ত না হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন গেলেন আল্লাহ সোবাহ তালার কাছে কয়েকটা জিনিস নিয়ে রিটার্ন আসলেন তার মধ্যে পাঁচ ওয়াক সালাত নিয়ে এসেছিলেন মেরাজের ঘটনা তো সেই সলাত পাঁচ ওয়াক সালাত আদায় করলেও কিন্তু পঞ্চাশ অক্তরে নেকি আল্লাহ সোবাহ তালা দেবেন আচ্ছা তার সাথে হাউজে কাউসার নামক একটা বিশাল বড় সমুদ্র গিফট নিয়ে এসেছেন যার পানি পান করলে আর পিপাসিত হবে না মানুষ তারপরে সাথে নিয়ে এসেছিলেন একটা সার্টিফিকেট যেসব ব্যক্তিরা আপনার শির্ক না করে মারা যাবে তাদের গ্যারান্টি রয়েছে তারা জান্নাতে যাবে রসুল সাল্লাম বলছেন যে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব যারা শির করে মারা শিখ না করে মারা যাবে তো যদি মোমবাতি জ্বালানো থেকে মানুষকে বাঁচাতে পারি তো আলহামদুলিল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ কারণ এটা একটা শির্ক তো এই শির্ক থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ শির্ক হচ্ছে আল্লাহর সাথে পার্টনারকে অ্যাসোসিয়েট করা অর্থাৎ আল্লাহ সুবাহতাল্লাহ মানে শির্ক আমার ভাষায় একটা শির্কের আমি সংজ্ঞা করেছি আপনারা হয়তো ইতিপূর্বে আমার বক্তৃতা শুনেছেন তো সেটা হচ্ছে একজন ব্যক্তি সৌদি আরবে গেল হজ করতে আল্লাহ রসুলাম বলছেন যে যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে তার হজটা যদি কবুল হয়ে যায় তাহলে সে একদম বাচ্চার মতো হয়ে যায় পবিত্র মানে তার কোনো পাপ থাকে না সো কোনো ব্যক্তি গেল সৌদি আরবে হজ করলো and then return from the pilgrims ওখান থেকে যখন মানুষ ওই সেই লোকটা ফিরে আসছে ফিরে এসে দেখছে যে একজন কোনো এক দরবারের বাবা বা কেউ পুজোর জন্য চাঁদা চাইছে মাজারের জন্য চাঁদা চাইছে এখন ওই ব্যক্তি যদি আড়াই লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে ফ্রেশ হয়ে গেল তার কোনো পাপ নেই এখন ও যদি ওই টাকাটা মানে এক টাকাও যদি কাউকে দেয় পুজো চাঁদা দেয় তাহলে সে ব্যক্তি পেছনে যা আমল করেছিল যে হজ করেছিল তিন লক্ষ টাকা খরচ করে ওটা বাতিল মানে কত ভয়াবহ শির্ক কত ভয়াবহ অতএব আজকে টর্চ জ্বালানো সমস্ত কিছুকে বন্ধ করে ফ্ল্যাশ লাইট জ্বালানো ইজ ওয়ান অফ দেম ওই শির্কের মধ্যে একটা সো খবরদার এই ভুলটা করিয়েন না যদি অনেকে বলতে চাইছিলেন যে আরেকটু আগে লাইভে আসেন আসার প্রয়োজন নেই কারণ আমি একটা ভিডিও বানিয়েছি ওইগুলো আপনাদের দেখার দায়িত্ব ভাই আপনাদের জন্য সময় বের করে ভিডিও বানাতে হয় আর আজকে যে ভিডিওটা লাইভ করছি এটাকে কেউ ইন্টারনেটে দিয়ে না প্রয়োজন নেই আজকে আমি গল্প করার জন্য আসলাম এমনি ধরেন গল্পই বলতে পারেন এটা তো বুদ্ধি সম্পন্ন মানুষ যাদের ব্রেন বুদ্ধি রয়েছে যারা পড়াশোনা করেছেন তারা অন্তত এই কাজটা করবেন বলে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যেই হোক না কেন তারা এই কাজটা করবে বলে আমি অত মানে এটা ভাবতে পারি না মানে বিশ্বাসযোগ্য হয় না যে একটা লিটারেট পার্সন শিক্ষিত মানুষ কি করে এই কাজ করতে পারে তো যাই হোক বিষয় হচ্ছে যে শির্ক যদি না করে কোনো ব্যক্তি পৃথিবীর মায়াকে ত্যাগ করে ইনশাল্লাহ he will enter to the paradise সে অবশ্যই জান্নাতে যাবে রসুলাম গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রসুলাম গ্যারান্টি দিয়েছেন যে শির্ক না করে যদি কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে তাহলে সে জান্নাতে যাবে সুতরাং এই শিখ থেকে আমাদেরকে বাঁচতে হবে এরকম বহু শিখ রয়েছে পর্যায়ক্রমে আসবে আলোচনা ইনশাআল্লাহ সমস্যা নেই তো যাই হোক এবার হয়তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আছেন আমার এখানে যারা লাইভ দেখছেন যেহেতু আজকে বললাম কোনো আলোচনা নয় জাস্ট মানুষকে শির থেকে বাঁচানোর জন্যই একটা তাগিদ দেওয়া হ্যাঁ শিরকে পাপ আল্লাহ সমাজলা ক্ষমা করবেন না একটা ব্যাপার তো আমি মোটামুটি একটু আপনাদেরকে জিজ্ঞাসাই করব অনেকটা এর মাঝে যদি কোনো কোশ্চেন আসে ইনশাল্লাহ অ্যান্সার দেবো তো কার এলাকায় কি হচ্ছে আমার এলাকায় এখন শিয়াল ডাকছে সমত নরেন্দ্র মোদীকে স্মরণ করছে তারা আসলে বলে বাবাকে তো কেউ বুঝলো না শিয়াল পাখিরাই বোঝে তো জানি না আমার এলাকায় কি আমি তো বাড়ি থেকে তেমন করে বেরাই না আর আমার বাড়ি এক এক মাঠের মধ্যে একটা বাড়িতে বসবাস করে আর দেখাও যাচ্ছে না চারিদিকে কি হচ্ছে কেউ কেউ জ্বালাতে পারে হয়তো বা সেরকম তো আব্দুল আজিজ বিন রমজান আলী আসসালামু আলাইকুম ভাই বোরাইদা বাড্ডা ঢাকা থেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত জি জাজাকুমুল্লাহ খাইরাম দোয়া করবেন ভাই আমার জন্য খার এলাকায় কী হচ্ছে একটু যদি জানাতেন ডালিম শেখ কখনো আপনার মোমবাতি জ্বালা জ্বালাবেন না না আমরা মোমবাতি জ্বালাবো না আমরা মোমবাতি জ্বালাবো না কারণ ওটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে অগ্নি পুজো আমরা নই হুম আমরা আমার সার শিরে ঝুঁকতে হয় তো আল্লাহকে আগে ঝুঁকতে হয় ব্যাস আমাদের হিন্দুদের পালন হয়ে গেছে সবাই লাইট জ্বালাচ্ছে কোনো এক ভাই বললো ভাই আমি লাইট জ্বালিয়েছি কামিরুল হ্যাঁ আমার লাইট জ্বালিয়ে রেখেছি কোনো মোমবাতি জ্বালায়নি আমাদের এখানে বাজি ফুটছে হ্যাঁ দেখেন কি জাহালাত মানুষের মধ্যে এই জাহালাতের জন্য আসলাম আবুল নসলাম লিখছে নো ল্যাম্প জি ভাই জাজাকাল্লা খায়ের সাবিনা খাতুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ অতএব লাহা ইল্লাহকে টেকাতে কিন্তু এর মোদির কথা শুনলে হবে না স্বামী মাহমুদ লস্কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন লিখেছেন যা হোক কমেন্টস প্রচুর আসছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি কেরালা থেকে মোশারফ হোসেন জি ভাই আপনাদের পরিস্থিতি হয়তো খারাপ স্যার আমাদের এখানে লাইট বন্ধ করে দিয়ে কিছু ভাই আচ্ছা মোমবাতি জ্বালছে মনে হচ্ছে ইট বক্স জ্বলছে ভাই জ্বলছে ইন্নালিল্লা তো যাই হোক সবাইকে তো আমরা ই করতে পারো আমরা এখন সৌদিতে রুমে আছি কেরালাতে কিচ্ছু হচ্ছে না ভাই কি করে হবে পরিযায়ী শ্রমিক আপনারা অনেকে আটকে গিয়েছেন ভাই আপনাদের জন্য অনেক চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হোক বা বিভিন্ন জায়গায় ফোন করে হোক অনেক ভাই সেখানকার করুণ পরিস্থিতি জানাচ্ছেন কষ্ট হয় ভাই শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শেখ জাজাকাল্লা খ্যার দিনের জন্য কেউ কাউকে ভালোবাসলে তারা জান্নাতে একসাথে থাকবে ইনশাল্লাহ টেনশন নেই আর কেয়ামতের মাঠেও কঠিন অবস্থায় একসাথে থাকবে আয়েশা খাতুন কাশর ঘন্টা বাজছে সিন্নালিল্লা কি অবস্থা এই সময় লাইভ করে প্রতিবাদী মনোভাব প্রকাশ করার জন্য যা জাজাকাল্লা খায়ের ওয়ান টু ফা জাজাকামুল্লা খায়রেন ভাই খালা আমি একা করলে হবে না ভাই কবে আমাকে জেলে ঢুকে দেবে আপনারও সাথে আসেন কেউ হন আমার সাথে থাকেন আমাদের এলাকায় হিন্দুরা শঙ্খ বাজাচ্ছে আব্দুর রাকিব সালাম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো কাতারে আছি আমাদের সব লাইট জ্বলছে জি হ্যাঁ আমাদের পাড়াতে আলো জ্বলছে ইনশাআল্লাহ আমরা শেখ করবো না জি জি জাজাকুল্লাহ খায়রান সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খবরদার মোমবাতি জ্বালাবেন না হ্যাঁ কী বলেন দেখি পৃথিবীর একটা মিরাকাল প্রধানমন্ত্রী যাকে নাকি একটা একটা মানে সর্বনিম্ন শ্রেণীর মানুষ যাকে আমরা বলি আসলে সব কেউই নিম্ন শ্রেণীর না সবাই সমান তারাও আজকে মানে কি বলছে ফেসবুকে একটা পোস্ট দেখলাম হাসির একটা পোস্ট যে যদি কোনো কিছু না থাকে তো বিড়ির আগুনে চলবে কি <laughs> নাউজবিল্লা বিন জালিক চিন্তা করেন মানে ট্রোল করছে যে কেউ সর্বোচ্চ নেতাকে তো নেতা তো এরকম হওয়া উচিত নয় যাই হোক তো চলছে কি জানি কটা বাজলো জানি না এখন হ্যাঁ মানে ন মিনিট হয়ে গেছে কি না মনে হয়ে গেছে নাকি আমি তো নটায় লাইভ এসেছি মোমবাতি জ্বালাবো না বলে প্রতিবাদ এটাই এক ধরনের আমার প্রতিবাদ হয়তো অনেকে বুঝবেন কিনা জানি না হুম তবে আমরা ইবাদত করি আল্লাহ সোবানা আলার আপনার ব্লাড লাগবে আপনি হিন্দু মানুষ খ্রিস্টান ইহুদি চলেন ইনশাল্লি দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি অসুস্থ হয়ে গেছেন ইনশাল্লাহ যা সামর্থ্য আছে সাহায্য করব লেকিন এই শির্কের মধ্যে আমরা ইনশাল্লাহ নিমজ্জিত হব না হুম আজকে যদি আমরা প্রায় মানুষই যদি এই প্রতিবাদে সরব হতাম তাহলে কিন্তু আজকে এটা ঘটতো না ভারতবর্ষে সবাই আমরা নিজেরটাকে গুটিয়ে বসার চেষ্টা করি আর ভাবি যে যে যে যা করছে করুক আমার না এভাবে তো শেষ হচ্ছে যেমন বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও মানুষ বাড়ির থেকে বেরোচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে আজকে তিন হাজার সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে হ্যাঁ তো কি অবস্থা হবে জানেন আগামী দিনে লাশ করানোর মানুষ থাকবে না বারবার বারবার ভিডিও বার্তা বিভিন্ন বার্তা অডিও বার্তা দিচ্ছে মানুষকে কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেস যে ব্যাপারটা এটা কিন্তু আসছে না অ্যাওয়ারনেস ব্যাপারটা আসছে না খুব ভয়াবহ পরিস্থিতি ভারতবর্ষের শুরু হতে চলেছে মাসাদুল মন্ডল আসসালাম আলাইকুম আলাইকুম সালাম নটা ষোলো বেজে গেছে নূর আলম আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়ে গেছে তার মানে যার যা পাপ করা হয়ে গেছে তাই তো গুজরাটে আছি আমরা সবাই শুয়ে পড়েছি হ্যাঁ নটা ষোলো ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি ভাই খালি মুখে বললে হবে না বাস্তবে ফিল্ডেও আসতে হবে ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ কারণ কেন আমাদের পাঠানো হয়তো আল্লাহ সুমতলা বলছে আমার খালাক্তুল জিন্নাওয়ালিন সিল্লালি আবুদুন আমি মানুষকে তৈরি করেছি জিন এবং মানুষকে তৈরি করেছি ইবাদত করার জন্য সো আমরা অত ইলিটারেট না মূর্খ না যে এক মূর্খের কথা শুনে আমাদেরকে ওই মোমবাতি জ্বালাতে হবে সমস্ত লাইট বন্ধ করে পাগলের পোলাপে দেশে চলে ভাইজান আমি হিন্দু বাড়িতে আছি লাইট জ্বলছে হ্যাঁ জ্বলবেই তো অনেক সুন্দর যাই হোক আপনার লেকচার শুনতে ভালো লাগে রিয়া খাতুন জাজাকাল্লা একটু আগে এক হিন্দু বোন আমার সাথে তর্ক করছিল জি যারা মূর্খ তারা তর্ক করবে হিন্দু মুসলমান নয় যারা মূর্খ তারা এই বিষয়টা নিয়ে তর্ক করবে তবে এটা না কোনো লজিক্যালি প্রুভ হবে যেটা আগের ভিডিওতে দেখেছেন মোমবাতি বলে একটা ভিডিও রয়েছে আমার দেখতে পারেন যে এটা লজিক্যালি প্রুফ নয় কোনো সাধু বাবার কাছ থেকেও পা দলিল নয় ও মনে স্বপ্ন ঘুমাচ্ছিল মনে হয় হ্যাঁ ওই কমন না আসা ছাত্রের মতো আবল তাবল বকে বলেছে বাজাও একটা কিছু একটা মোমবাতি টোমবাতি বাজাও জ্বালাও আর কি কাল হয়তো বলবে হাকু খাও রফিক যেমন ভাই হ্যাঁ ভাই না বলার কিছু নেই তো না বলার কিচ্ছু নাই হ্যাঁ মানে যে পরিস্থিতি শেষ করে দিল আমরা শিখ থেকে বাঁচবো মিলন মণ্ডল হান্ড্রেড পার্সেন্ট বাঁচতে হবে ভাই নইলে থাকার জায়গা হবে জাহান্নাম আমি নদিয়া থেকে দোগাছি হিন্দুরা কেউ কেউ বলছে মোমবাতি জেলে পাশে বোঝাতে চাইছে মোমবাতি জ্বালাবে এটা হিন্দু ধর্মে আছে হ্যাঁ হিন্দু ধর্মে আছে হঠাৎ করে মোমবাতি জ্বালানো তার ধর্মে থেকে পালন করুক হ্যাঁ সে তার ধর্ম সম্পর্কেও পড়াশোনা করে না জানেও না তো এই বিষয়টা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আস চারিদিকে বাজিয়ার লাইট জ্বলছে হ্যাঁ কারণ আমি আজকে বেশ কিছু ভিডিও বানিয়েছি ইনশাল্লাহ পরপর পাবেন সবে বরাত নিয়ে একটা পৃথিবীর অধিকাংশ মানুষ খারাপ এ এটা নিয়ে একটা আরও কয়েকটা ভিডিও বানিয়েছি ইনশাল্লাহ পাবেন জসিমউদ্দিন রহমানের সম্পর্কে আপনার কি মন্তব্য যেভাবে মানুষ মানুষের এইভাবে প্রশ্ন করবেন না হ্যাঁ নেতার কি আর আশা করা যায় যে এই তো নেতা ভাই এ সম্পর্কে আর কী আশা করবেন হুম তবে আমি আসলাম অন্তত এখন কজন তিনশো দুজন রানিং আমার লাইভটা দেখছেন এখন তিনশো তিন আলহামদুলিল্লাহ মানে আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগছে হ্যাঁ তো এটা কুত্তা ঘেউ ঘেউ করলো যে মোদি ভক্তরা হ্যাঁ ভাই ওরকম হবে তো না হওয়ার কিছু নেই হুম কারণ আমরা মূর্খের দেশে বসবাস করছি আর এই মূর্খতার সীমা ছাড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কখন থালবাটি বাজাতে বলছে কখন ইয়ে হ্যাঁ এর সবচেয়ে মজাদার পার্ট কি জানেন তো যে সাংবাদিকরা যারা রয়েছে এটা একটা ইললজিক্যাল ম্যাটার সবাই জানে আনসাইন্টিফিক ম্যাটার সবাই জানে তারপরে এর মধ্যে লজিক এবং বিজ্ঞান খোঁজার চেষ্টা করছে কি অবস্থা একবার ভাবেন দেখেন দেশের হ্যাঁ এর মধ্যে একটা বিজ্ঞান খোঁজার চেষ্টা করছে যা টোটালি আনসাইন্টিফিক মানুষের বুদ্ধিতে খেলে না কেউ প্রতিবাদ করে না কেন বুঝি না বিষয়টা সব আমরা হিজড়া হয়ে গেছি কেন ভাই মানে কি নপুংসক কেন আমরা মানে এই এটাই তো খারাপ লাগে যে একটা নোংরা মানে দেশের মানুষ না খেয়ে মরছে যদি সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন হয় তো প্রচুর মানুষ মারা যাবে তাদের জন্য কি বন্দোবস্ত হচ্ছে কে তারপর আইসোলেশনের কোনো ব্যবস্থা নেই কিটগুলা চুরি করে বিদেশে বিক্রি করছে কেউ কোনো কথা বলে না কি আমার আওয়াজ কত দূর যায় ভাই হ্যাঁ চেষ্টা করতে হবে সবাইকে প্রতিবাদী হওয়ার নইলে দেশটাকে বিক্রি করে দেবো যে বলেছিলাম না কোনো একদিন যে হাস আমরা মোবাইল ব্যবহার করতাম হঠাৎ করে দেখেছি সকাল এটা ভোডা তো কি ব্যাপার কি ব্যাপার তো হাস কোম্পানি ভোডার কাছে বিক্রি দিয়ে গেছে একদিন আমেরিকার লোক এসে বলবে যে চলো তোমাদেরকে বিক্রি করে দিয়েছে কেন কারণ আপনার চোখ আর হাত মোদির কাছে বন্দি যে হাতের ছাপ আর চোখের এ দিয়েছেন না রিটার্নার <coughs> দিয়েছেন না আধার কার্ড আধার কার্ড করার সময় সব আমরা বন্দি আছি আমেরিকার লোক এসে বলবে যে আমরা আপনারা আমাদের চাকর অর্থাৎ আমরা কিনে নিয়েছি নরেন্দ্র মধ্যে আমাদেরকে বিক্রি করে দিয়েছে হ্যাঁ বিক্রি করতেই পারে ভাই একে বিশ্বাস করা কোনো ব্যাপারই না শেখ এবার কি কর কি করতে বলতে পারে বুঝতে পারলাম না জাজাকাল্লা খায়ের ওয়ান তুমফা জাজাকুমুল্লা খায়রান হুম তো যাই হোক এই শিখ থেকে বাঁচানোর জন্য আমি কিন্তু আগেই ভিডিও প্রস্তুত করেছিলাম জানি না কতজন শুনেছেন কতজন শেয়ার করেছিলেন সেটা আব্দুর রাকিব আপনাকে মহান আল্লাহর জন্য ভালোবাসে জি জাজা কামলা খায়রান ঈদ বস দে মাশাল্লাহ স্যার আপনাকে খুবই সুন্দর লাগছে জাজাকাল্লা ভাই আমাকে সুন্দর লেগে তো কাজ নাই কষ্ট হচ্ছে আপনার জন্য আপনার বাড়ি সম্ভবত বর্ধমান তাই না ভাই ওই কষ্টশালী আটকে গিয়েছেন কেরালায় আল্লাহ আপনাদের তাড়াতাড়ি ব্যবস্থা করে দিকে এই দোয় করি বজলুর রহমান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন অগ্নি পূজারী আস্তানা চলছে ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভালো আছি আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ বলতে বলেছে রসুল সাল্লাম বলতে বলেছে তাই বলছি কিন্তু এই যে অগ্নি পূজা যতদিন বন্ধ করতে পারবো ততদিনে ভালো লাগবে বলেন দেখি শেখ কারামতুল্লাহ কি বলছে আমি বীরভূম বীরভূমের মণিগ্রাম থেকে দেখছি আলহামদুলিল্লাহ জি জাজাকাল্লাহ খায়ের খায়ের ইমদাদুল সুরজ আনসারি কবে বলবে দুপুরে রোদে বারোটার সময় বারো মিনিট উলঙ্গ হয়ে শুয়ে থাকতে জি ভাই যদি ছাদের পুরে বলে তাহলে তো বিপদ রে ভাই আমার তো টিনের বাড়ি তো টিনের পুরে শোয়া আবার কেমন হবে ময়ও নাই যে উঠবো তো এটা মহা মুশকিলের ব্যাপার ভাই কখন যে কি বলছে এরা আমিনুল ইসলাম আমির ভেবেছিলাম লাইন পালিয়ে যাবে বাড়িতে এমার্জেন্সি মোবাইল ফ্ল্যাশ জ্বালাতে হবে আলহামদুলিল্লাহ যাই লাইন যায়নি না না আলহামদুলিল্লাহ যায়নি মোদি এটা কোন গ্রহ গ্রন্থে পেল ভাই কোনো গ্রন্থে না ওর স্বপ্ন গ্রন্থে পেয়েছে এটা হ্যাঁ রাজিবুল মোহাম্মদ কি রেখেছে আমাদের বাড়ির লাইট জ্বলছে জি অবশ্যই জ্বলবে ভাই কেন জ্বলবে না আমি তো অনেকগুলো জ্বালিয়েছি হুম লাইভের জন্য ভাই নইলে এতক্ষণ শুয়ে পড়তাম আর মোবাইল দেখতাম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বাঁচতে পেরেছি কি বলেন দেখি মানে করোনা একটা বিশাল বড় শক্তিশালী প্রাণী যে তাকে আমাকে দেখাতে হবে যে হোল ইন্ডিয়া মানে কাম টুগেদার সমস্ত ভারতবাসীর একই জায়গায় হয়ে এই দেখো দেখো আমরা তার তোমার বিরুদ্ধে লড়ছি এটা কেমন কথা কত ঘৃণিত একটা বিষয় আর শিক্ষিত মানুষরা মেনে নিচ্ছে আমার ওইটাই দুঃখ আরে ও ভাই চাওয়ালা ঠিক আছে ও বুঝে না সোজে না ও বিপদে পড়ে গেছে দেশ দেউলিয়া না বুঝে ইংরেজি না বুঝে হিন্দি ঠিকঠাক তো ও বেচারা বিপদে পড়ে গেছে ও তো আনাপ সানাপ বলবেই তাই না কিন্তু তার কথা যে মেনে নিচ্ছে সাপোর্ট করছে অন্যায় যে করে অন্যায় যে সয়ে তব ঘৃণা তারে তৃণ সমুদায় লেখক কি ভুল লিখেছিলেন নাকি বলেন দেখি এটা হুম যে এত বুদ্ধিজীবী মানুষ তারপরে এইভাবে চুপচাপ থাকে হ্যাঁ মানে এটা কি মৌনতা মানেই তো সমর্থন মৌনতা মানে কিন্তু সমর্থন রসুলাম বলেছে যে কোনো বিবাহিতা যোগ্যা মহিলাকে জিজ্ঞাসা করবা যে তুমি কি বিয়েতে রাজি ও যদি চুপ থাকে তো সমর্থন করলো তো মৌনতা তো একটা সমর্থন তাহলে তো সমর্থন করা হচ্ছে এটাকে তাই না যতক্ষণ আপনি প্রতিবাদ করবেন আপনি আপনার যে অ্যাঙ্গেল থেকে আছেন ওই অ্যাঙ্গেল থেকে প্রতিবাদ করুন ওই অ্যাঙ্গেল থেকে আপনি লেবার সো আপনি ওখানে পাঁচজনকে দাওয়াত দিয়ে দিন যে কী ভাই এটা কী করছে এটা তো ঠিক না এটা জায়জ নয় এভাবে করতে করতে তো চেষ্টা করতে হবে না তো অর্ণব গোস্বামীর মতন কুকুর ওদের পোষা রয়েছে বহু সালমান ভাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ সোবানা তালা আপনাদেরকে সুস্থ রাখুক আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক জানি না কদিন বাঁচবো দুনিয়াতে তবে করোনার যে পরিস্থিতি প্লিজ প্লিজ এখানেও এসে সে বার্তাটা দিতে চাইছি হোম কোয়ারেন্টাইনে থাকুন বাড়িতে থাকুন কষ্টকর হলে থাকুন নইলে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি সত্যি ভয়াবহ হবে কারণ বলেছি এর আগেও যে দেশে কিডস নেই পরীক্ষা করার <sighs> ঠিকঠাক হসপিটালও নেই পরিকাঠামো নেই আজকে তো দু মিনিটের একটা অডিও শুনেছেন মনে হয় তাহলে বাড়িতে থাকুন পরিজনকে বাঁচানোর চেষ্টা করুন নিজেরা বাঁচুন হ্যাঁ মানে নির্ধারিত সময় তো মৃত্যু হবেই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সোবানা তালা সবারই তাকদির ভাগ্য লিখে রেখেছেন আপনার মিসকাত শরীফ হাদিস নম্বর তিয়াত্তর কিন্তু তারপরেও যে কদিন বাঁচবো একটু ভালোভাবে বাঁচতে চাই দেখছেন না একজন মানুষ মারা গেলে তার জানাজা হচ্ছে না কিভাবে মানে কত একটা মানে ভাবনারও বাইরে ইতিহাস একটা এইভাবে মানুষ ই করছে আর কি তাই না দাফন করছে মানুষকে কাছে যাচ্ছে না প্রিয়জন থেকে দূরে কাছের ঘরের বাইরে থেকে দেখছে ওই কাছের ঘরটা কিন্তু আমাদের দেশে এটাও জুটবে না আমাদের দেশে এটাও জুটবে না হ্যাঁ তো এই মূর্খ মূর্খের দেশে আমরাও মূর্খ হয়ে গেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এছাড়া বলার কি আছে তো যা হোক কোনো অবস্থায় কেউ যদি প্রাণ দিতে হয় কেউ যদি মেরে ফেলে খবরদার শির করবেন না যদি শির্ক না করার কারণে মারা যান তো বিশ্বাস করুন আপনি জান্নাতি কেউ কিছু করতে পারলো করলো সেটা ভিন্ন কথা কিন্তু না শির্কের ব্যাপারে একদম আপনার কোনো কারোর সাথে কোনো কনসিডার নেই বন্ধু ভাই বাবা মা নো কারোর সাথে নাই শির্কের ব্যাপারে নেই অন্য অন্য বিষয়ে যদি কেউ বলতে পারে কেউ যদি বলে যে ভাই মানে এ বিষয়ে একটু আপোষে আসে আপনার এই কথাটা এইরকম এটাকে চেঞ্জ করেন yes we can do it কিন্তু শির্কের ব্যাপারে no no consider at all কখনোই কোনোভাবে কনসিডার করা যাবে না আর এই রকম আরও যাক ফোর কানেকশনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তো অনেক কথা হলো আসলে এটুকু বলার জন্যই আর এভাবে প্রতিবাদ করার জন্যই আজকের এই লাইভটা করা সবাই সবার স্থান থেকে মানুষকে সতর্ক করবেন ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ সোমানা তালার সান্নিধ্য লাভ করার চেষ্টা করেন পাপকে ত্যাগ করেন ফিরে আসুন আল্লাহ সোমানা তালার রাস্তায় দেখবেন আল্লাহ সোমাতলা আমাদের চলার জীবনকে অনেক সহজ করে দেবেন তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত